আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে আমরা একটি বিসি বিল্ড করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিসিগুলো আমরা কী কী দিয়ে বিল্ড করেছি সেটা আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো সবাই দেখতে থাকুন আজকের এই ভিডিওটি সো বন্ধুরা এখন আমরা ভিডিওটি শুরু করতেছি আমরা এই পিসিটি বিল্ড করেছি এজরোগ দুশো পঞ্চাশ মাদাবোর্ড দিয়ে বন্ধুরা এই মাদাবোর্ডটি একটি অ্যাজরোকের মাদারবোর্ড যেটার মডেল হচ্ছে বি দুশো পঞ্চাশ এম মাইনাস এইচডিবি বন্ধুরা এটার মধ্যে আমরা এইট জিবি একটি র্যাম ইউজ করেছি এবং আই থ্রি সিক্স জেন একটি প্রসেসর ইউজ করেছি পাশাপাশি আমরা একটি গেমিং কলি পাশাপাশি আমরা একটি গেমিং পাওয়ার সাপ্লাই ইউজ করেছি যেটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এবং এইট জিবি র্যামের প্রাইস পড়বে একত্রিশশো টাকা আর আমাদের যে দুশো পঞ্চাশ মাদার বোর্ডটা এটার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা আর আপনার কুলিং ফ্যানটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা কারটা বিল্ড আপ করা হয়েছে আই থ্রি সিক্স জেনারেশন দিয়ে একশো দশের আসুসের একটি একশো দশের মাদার বোর্ড এবং আই থ্রি সিক্স জেনারেশন একটি প্রসেসর পাশাপাশি গেমিং কেসিন এবং গেমিং আট জিবি ফ্যান দিয়ে এবং এইট জিবি একটি র্যাম দেওয়া হয়েছে এপিসিটি বিল্ড আপ করতে প্রায় খরচ হয়েছে একত্রিশ হাজার টাকা